নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদেরকে অন্য ব্যক্তি ঘৃণা করে এবং অন্য ব্যক্তিদের আপনি ঘৃণা করে থাকেন অথবা অন্য ব্যক্তির উপর রাগ ক্রোধ হিংসা এই সব থেকে মুক্ত পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন চলুন সর্বপ্রথম একটি বাণী আপনাদের কাছে তুলে ধরি ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটাই প্রাকৃতিক সত্য অর্থাৎ যে আপনাকে ঘৃণা করে তার উপর আপনারও ঘৃণা করা কখনোই উচিত কার্য নয় আপনার কার্য এটাই সঠিক হবে যে আপনি তার উপর ভালোবাসা দিন প্রেম দিন তার উপর শ্রদ্ধা করুন তাকে কখনো কখনোই অপমান করবেন না তাকে সর্বদা সম্মান করুন তার উপর কখনোই ঘৃণা মনোভাব আনবেন না সে আপনাকে ঘৃণা করে তো তাতে কি হয়েছে সবসময় এটা ভাববেন যে যে আপনাকে ঘৃণা করছে সেটা তার সমস্যা সে জানে না তুমি আসলে বাস্তবে কি আসলে কি তুমি সত্যি ঘৃণা পারত কি পারত ন সেই জন্য যে আপনাকে ঘৃণা করছে আপনি কখনোই তার উপর ঘৃণা বা রাগ হিংসা এরকম কিছুই করবেন না আপনি সর্বদা তার উপর ভালো ব্যবহার করবেন তার সাথে হেসে খেলে কথা বলবেন তার সমস্ত বিপদে আপনি ছুটে যাবেন অন্যের সাহায্য করাটাই সবথেকে বড় সাহায্য করে সেই জন্য তার বিপদে আপনি ছুটে যাবেন এবং তাকে কখনো অবহেলা করবেন না দেখবেন সে ধীরে ধীরে আপনার ঘৃণা করা সেই ব্যক্তিটি ধীরে ধীরে আপনার কাছের মানুষ অথবা ভালোবাসার মানুষ হয়ে যায় তার জন্যই তো মহর্ষি বাল্মীকি এই বাণীটি লিখে গেছেন যে ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যায় না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটাই প্রাকৃতিক সত্য এবার বলি আপনি কার উপর ঘৃণা করছেন অথবা কার উপর রুষ্ট আছেন কার উপর আপনার হিংসা আছে সেইখান থেকে আপনি কীভাবে বার হবেন অথবা আপনি কার উপর প্রতিশোধ নিতে চান সর্বপ্রথম এটা বলবো এটাও একটি বাণী যে রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁয়ার জন্য সেটাকে ধরে থাকার মতো সমান হয়ে থাকে এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে বাড়িটা আর বলি রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁয়ার জন্য সেটাকে ধরে থাকার মতো সমান হয়ে থাকে অর্থাৎ জ্বলন্ত কয়লাটাকে অন্য কারো গায়ে ছোঁয়ার আগে সেটাকে ধরাটা ঠিক সেই তার গায়ে ছুঁলে যতটা পীড়া অনুভব হবে তার ঠিক সেটাকে ধরার পর তো আপনি তাকে ছোঁবেন এবং সেটাকে ধরার সময়ও আপনার ঠিক ততটাই পীড়া অনুভব হবে সেই জন্যই বালতি বলেছেন যে রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোঁয়ার জন্য সেটাকে ধরে থাকার মতো সমান হয়ে থাকে এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে তারপর অন্যকে জ্বালাবে তাহলে কী হয় আপনার আপনি যে অন্যের প্রতি হিংসা করেন অন্যের প্রতি যে প্রতিশোধ নেন এই যে রাগটা এই যে ক্রোধ এটি সর্বপ্রথম আপনাকে জ্বালায় তারপর অন্যকে জ্বালানোর চিন্তাভাবনা নেয় অর্থাৎ আপনি কারোর ওপরে হিংসা করে আছেন হিংসা করে আছেন মানে আপনি কিন্তু প্রথম জ্বলছেন ওর ওকে দেখে আপনি প্রথম জ্বলছেন আপনার হৃদয় প্রথম আগুন জ্বলছে তারপর আপনি যখন ওর ওপর প্রতিশোধ নেবেন তখনই ও আঘাত পাবে কিন্তু তার আগে থেকে আপনি নিজেই আঘাত পেয়ে আছেন অর্থাৎ আপনি জ্বলছেন তারপর কি করা উচিত যে কখনো এই যে ক্রোধ জিনিসটা ক্রোধ অর্থাৎ রাগ যাকে আমরা বাংলা ভাষা এবং শুদ্ধ ভাষা বলে থাকি এই যে রাগ জিনিসটা রাগ জিনিসটা কখনোই আমাদের হৃদয়ে স্থান দেওয়া উচিত নয় সর্বদা দেখবেন রাগ আমাদের সেই ব্যক্তির উপরেই হয়ে থাকে যে ব্যক্তির উপর আমরা ওই রাগটাকে প্রকাশ করতে পারি পারি না ঠিক সেরকম আর অনেক অনেক সময় এরকমও হয়ে থাকে যে অন্য কোনো ব্যক্তির রাগ আমরা অন্য কোনো ব্যক্তির ওপর প্রকাশ করে থাকি কিন্তু এটা কখনোই উচিত নয় রাগ রাগ আর এই কন্ট্রোল এই ক্রোধ জিনিসটাকে ক্রোধ জিনিসটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে তোমাকে সহ্য করতে হবে এটা কখনোই উত্তেজিত হতে দেওয়া যাবে না পৃথিবীতে যত অনিষ্ট কাজ হয় সবই এই ক্রোধের বশেই হয় এই হিংসার জন্যই হয় এই জন্য সর্বদা নিজের হৃদয়কে শান্ত রাখুন সর্বদা ধর্মের পথে চলুন আর সঠিকভাবে বাঁচার প্রয়াস করুন কারণ জীবনে জীবনটা খুবই ছোট এই আছেন এই নেই সেই জন্য যতদিন বাঁচবেন অন্যের প্রতি হিংসা না করে নিজের মনকে শান্ত করে সবাইকে শান্তি দিয়ে শান্তভাবে জীবনযাপন করুন এটুকুই বলার ছিল ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশান বিল কলে সেট করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন ও অসংখ্য অসংখ্য শেয়ার করবেন অন্যদের জানার ও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই সুখে থাকবেন